আসসালামু আলাইকুম বড় ভাই গেমিংয়ের পক্ষ থেকে আমি বড় ভাই আবারও চলে আসলাম নতুন আর একটি ইভেন্টের ভিডিও নিয়ে ইভেন্টে ইভেন্টটা হল হয়েছে গিয়া টর্নেডো অ্যানিমেশন নতুন একটা অ্যানিমেশন আসছে জোস আর আমার সাথে আছে আমার স্কোয়াড জিএফ ডেনি ভাই চিরুনিক্স ওয়াইটি টিআরবি টম ছোট একটা ইন্টোর মাধ্যমে আমার চ্যানেলের ইন্টোটা চলে আসবে Bring him from the yard. ভিডিওর পরে চলে আসলাম আমরা আবারও ভিডিওতে আর আমি এখন ফ্রি ফায়ার ম্যাক্সে আছি তো ইভেন্টটা দেখেন ইভিল ইঞ্জিনিয়ার বান্ডেলের ইভেন্ট তো আমি বান্ডেলটা আমার লাগবে না আমার এই টর্নেডো অ্যানিমেশনটা লাগবে তো আমি প্রথমে চারশো ডায়মন্ড স্পিন মেরে দিলাম দেখি কি পাই প্রথমে কি পাই কোনো রেয়ার আইটেম পাই কি না একটা গান বক্স একটা টোকেন দুটা টোকেন তিনটা টোকেন চারটা টোকেন পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা বারোটা টোকেন পাইলাম প্রথম দশটায় আরেকটা স্পিন মেরে দিলাম দেখি আমরা এবার কি পাই কোনো রেয়ার আইটেম পাই কি না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা মানে টোটাল বিশটা পেয়ে গেছি টোকেন তো আমার আর অন্য কিছুর দরকার নাই আমার এখন শুধু দরকার এটা আমি এখন এক্সচেঞ্জ করে ফেলি ওয়াও টর্নেডো অ্যানিমেশনটা আমি নিয়ে নিলাম ইকুইপ করে নেই ইকুইপ করে দিলাম ভালোবাসা থাকবে সবার প্রতি আমার সকল সাবস্ক্রাইবারের প্রতি আমার একটা দৃষ্টি আকর্ষণ করতেছি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি কিছুদিনের মধ্যে গিভওয়ে স্টার্ট করব যারা গিভওয়ে পার্টিসিপেট করবেন তারা অবশ্যই কমেন্টে আপনাদের ইউআইডি দিয়ে সাহায্য করবেন যে কারা কারা চান এটা আর এই যে আমাদের নতুন অ্যানিমেশন দেখে নেন এটা হচ্ছে লবিতে ঢোকার সময় এই অ্যানিমেশনটা হবে ভালোবাসা থাকবে সবার প্রতি আল্লাহ হাফেজ